রাখবো তোকে যত্ন করে আরাধনে আর দেব দু চোখে ভরে স্বপ্ন ও ইচ্ছে হলে কাউকে কিছু দিনা বলে যাবো যে নিয়ে মেঘে